এভরিওয়ান গুড মর্নিং আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে জানো কথা এখন বাজে হচ্ছে পাঁচটা বাজে যায় আর আমি সবভোর পাঁচটা থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে আমরা যাব একটু দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে তো সেই জন্য সব রেডি হচ্ছে এই যে রোজ রেডি হয়ে গেছে আর ওদিকে পাপা বৃষ্টিও রেডি হয়ে গেছে তো আমরা যাব জানি ওখানে ফটো তুলতে দেয় না তবুও আমরা যে যাচ্ছি আর হ্যাঁ, বাইরে থেকে যদি কিছু ক্যাপচার করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে করে কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাও এই যে বৃষ্টি বৃষ্টি রেডি হয়েছে আর স্কুটিটাও পাবো বের করলো স্কুটিতে করে আমরা স্টেশন অবধি যাব বা রাস্তা মেন রোড অবধি যাবো তারপর ওখানে বাস কিংবা ট্রেন এখন ঠিক করিনি কোথায় যাবো না না ফাঁকা রোদে মিথ্যা কথা বলতে আমার কাছে হ্যাঁ। একটু বসে রোদের গায়ে ছোট না এরকম বাংলার ছিলি হ্যাঁ। বৃষ্টি তখন তো বৃষ্টি তুই তোর গায়ে উঠে গেছে রোদের যে চেঞ্জ করে নিয়েছি না চান করে উঠে এটাই করবে রোজ বৃষ্টিরও তাই আমরা শুধু ড্রেস চেঞ্জ করি স্কুটিতে করেই যেহেতু স্টেশন অবধি যাব তো ওর বাবা স্কুটিটা একটু ঠিক করে নিচ্ছে কোথায় এই ব্যাগ ট্যাগগুলো রাখবে আর এখনও আপাতত আমাদের চারজনের হয়ে যাচ্ছে এই স্কুটিতে আর একটু বাচ্চারা বড় হয়ে গেলে কি করব জানি না তো দুপাশে পা দিয়ে বসতে হয় তো যাওয়া যাক ট্রেন যথারীতি দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গেছে আর আমরা নেমে হাঁটতে শুরু করলাম আর মন্দিরের চূড়াটা দেখাই যাচ্ছিলো তো মন্দিরের চূড়াটা কোন দিকে ফলো করতে করতে আমরা চললাম তো আমি কোনোদিন স্টেশনে নেমে দক্ষিণেশ্বর গেছি বলে আমার মনে পড়ে না তো আমার হাজব্যান্ড যেদিকে যাচ্ছে ওরই পিছন পিছন যাচ্ছি তো স্টেশনটা অপেক্ষাকৃত উঁচু যায় তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটু এখন হাঁটছি হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরের ওখানে যতটা ক্যাপচার করা সম্ভব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো সকালবেলা নিস্তব্ধ চারদিক পরিবেশটা খুবই শান্ত আর ভালো লাগছে মন্দিরের মধ্যে ঢোকার এটা একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে গেট দিয়েই ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছি সকাল হলে কী হবে প্রচুর মানুষ আগে থাকতেই এসে কেউ লাইন দিয়েছে কেউ বা স্নান করছে তো এইখানে এই রামকৃষ্ণদেবের এই ফটোটা চোখে পড়ার মতো খুব সুন্দর করে এখানটায় লাগানো আছে আর ওনার সমস্ত বাণী লেখা রয়েছে তো সেটাও দেখতে দেখতে চললাম আর অনেক আগে দক্ষিণেশ্বর এসেছি তাও প্রায় কুড়ি বছর হয়ে গেল যার জন্য আমার অতটা মনে নেই যে কোন দিকে কি আছে তো এবার আশা করি আর ভুলবো না তো আমরা এই পিছন দিকটা একবার চলে গেছিলাম যে ওই দিকটা কি আছে দেখার জন্য ওই দিকটায় খুব সুন্দর একটা পুকুর রয়েছে আর এখানে সব খুব সুন্দরভাবে মানে সাজানো গোছানো আর মনোরম মনে হয় যেন ওখানেই বসে থাকি আর আসি না এই দেখো মন্দিরটা একটুখানি দেখা যাচ্ছে তাই একটুখানি ক্যাপচার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে এই মন্দিরটা দেখলেই মনটা যেন কেমন শান্ত হয়ে যায় ভক্তিতে ভরে যায় আর আমি যখন ট্রেনে করে হাজব্যান্ডের সাথে যেখানে পোস্টিং থাকতো যেতাম ব্রিজের উপর দিয়ে যখন মন্দিরটা দেখা যেত না তখন মনে হতো যে ছুটতে চলে যাই এতটাই মানে টানে মন্দিরটা আমাকে <laughs> সব মন্দির টানে সেটা না কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের একটা সেই ছোটোবেলার থেকেই একটা টান রয়ে গেছে স্নান করব স্নান করে পুজো দেবো এখানে এসেছি আর গঙ্গা স্নান না করলে ভালো লাগবে এই যে শিব মন্দিরগুলো আর এখান দিয়ে গঙ্গার দিকে যাচ্ছি আমরা স্নানের জন্য গঙ্গা স্নান সবাই করছে খুবই মনোরম দৃশ্য এই দৃশ্য মনে হয় দেখতেই থাকি এখানে আসলেই বোঝা যায় যে মা গঙ্গা আর তার ধারে এই মন্দির কত ভক্ত সমাগম সব মিলেমিশে একটা মনে হয় যে এখানে একটা মানে খুবই সুন্দর একটা ভক্তিভাব যেন চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমিও নামলাম আস্তে আস্তে কারণ খুব পিচ্ছিল ছিল আর শ্যাওলা শ্যাওলা জমে গেছিলো শিলিগুড়িতে তো কোন দিকটায় নামবো হাজব্যান্ডের কাছে একটুখানি শুনে নিলাম তো সব দিকেই লোক বলল নামো একটু সাইড করে তো নামলাম নেমে এবার মনে হচ্ছিল যে একটুখানি সাঁতার কাটে কিন্তু হাজব্যান্ড বললো একদম না আর ওখানে সব বসে আছে সিআরপিএফ আর ইয়েরা ওরা বকা দেবে দূরে যাওয়া একদম মানা তো অনেকদিন সাঁতার কাটিনি তো ইচ্ছে করছিল তো যাই হোক ভক্তি ভরে অনেকগুলো ডুব দিয়ে নিলাম নিয়ে পুজোর জন্য আমরা ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে পুজো দিতে গেলাম ড্রেস হ্যাঁ, চেঞ্জ করা সব হয়ে গেছে এবার ছেড়েই রাখলাম কারণ যাচ্ছি হচ্ছে বাটা কিনতে পুজোর বাটা কিনতে সেখানেই মোবাইল টোবাইল সব জমা হয়ে আর তো দেখাতে পারবো না মনে হয় চলো কিনতে চলে আসলাম আর তোমরা তো সবাই জানো যে এখানে সব দোকান থেকেই ডাকে তো আমার হাজব্যান্ড দেখে শুনে একটা দোকানে যেখানে লোক কম আছে সেখানে গেল আর সেখানে গিয়ে বেশ ভালো মতোই ঠকলো মায়ের ভোগের জন্য যে প্রসাদটা দিয়েছিল সেটা ছিল একেবারেই বাজে আর সেটা পরে বুঝেছিলাম পুজো দেওয়ার পরে তারপরে এসে বলেওছিলাম দাদা আপনারা টাটকাটা দিলেন না কেন বলে এটা তো টাটকাই আছে যাই হোক কিছু আর করার নেই এখন তো একটুখানি দোকানগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি চারপাশ থেকে আর এবার পুজো দিতে যাব ওখান থেকে আবার গঙ্গার জল দিয়ে হাতটা ধুয়ে দিল মানে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় সব কিছু ভুলে মানুষ তখন মনে হয় যেন একই সূত্রে গাঁথা হয়ে যায় তো যাই হোক এবার পুজোর যে বাটা সেটা কিনে নিয়েছি নিয়ে এবার পুজোর জন্য মন্দিরের দিকে যাওয়া মন্দিরে ঢোকার আগেই মোবাইল জমা হয়ে যায় এটা তোমরা সবাই জানো তাই তখন আর কোনো ভিডিও ফটো তুলতে পারিনি মন্দির থেকে বেরিয়ে একটু ফটো তুলেছিলাম ভিডিও আর করা হয়নি তখন খুব মানে টায়ার্ড লাগছিলো আর শরীরটাও যেন কেমন খারাপ খারাপ লাগছিল যে কোনো কারণেই হোক তাই এই ফটোগুলো তুলেছিলাম ওর জন্য এই ফটোগুলোই শেয়ার করলাম এখানে কোনো ভিডিও দিতে পারলাম না আর তারপর মন্দির থেকে বেরিয়ে খিদে পেয়েছিল তো সবাই মিলে একটা ভেজ হোটেল দেখে সেখানে ঢুকলাম তো অনেক দিন আমি ছোলে বাটুরা খাইনি তো ভাবলাম ছোলে বাটুরাই সবাই খাওয়া যাক তো ভাগ্যিস দু প্লেট নিয়েছিলাম একদমই আমি পাঞ্জাবে যে জন্য খুব ফেভারিট ছিল ছোলে বাটুরা সেরকম টেস্ট তো নয় একদম নর্মাল টক দই দিয়ে মাখা লুচি আর এদিকে ছোলেটাও একদম সাধারণ তো যাই হোক ওটা নিয়ে তারপর ওটাকে এতটাই গ্যাস হয়ে গেছিলো যে আমি পরে যে বেলুর মঠে গেছিলাম সেখানে একটুও মানে শরীরটা সুস্থ ছিল না আর সেরকম আনন্দ করতে পারিনি তবে বেলুর মঠের ভিডিওটা পরের পাঠে দেবো নাহলে অনেক বড় হয়ে যাবে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেলুর মঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজ তাহলে আসি বন্ধুরা আবার একটা সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা